hello friends welcome in kitchen queen Saheli আজ আমি বানাবো কন্ডেন্স মিল্ক ঘরে থাকা তিনটি সহজ উপকরণ দিয়ে কিন্তু একদম বাজারের মতন কন্ডেন্স মিল্ক বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে এবার থেকে আর বাইরে থেকে কন্ডেন্স মিল্ক কেনার কোনো দরকার নেই তাহলে চলুন শুরু করি তবে শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি এখানে চার কাপ দুধ নিয়ে নিচ্ছি তো দুধটা লো ফ্যাট বা হাই ফ্যাট যে কোনো রকমের দুধ হতে পারে তাতে কোনো ফারাক পড়বে না সাথে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি মানে যেই পরিমাণ দুধ নেবেন তার ঠিক অর্ধেক পরিমাণ চিনি নিতে হবে এখন এই দুধ চিনিটাকে ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপর এটাকে মিডিয়াম হিটে 10 থেকে পনেরো মিনিটের জন্য জাল দিয়ে নেবো তো চিনিটা গলতে শুরু করলে দেখবেন দুধটা খানিকটা পাতলা হয়ে যাবে কারণ চিনি থেকে খানিকটা জল বেরোবে তো আমি এভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকছি যাতে দুধে কোনো সর না পড়ে যায় কারণ সর এসে গেলে কিন্তু কন্ডেন্স মিল্কের টেক্সচারটা পারফেক্ট স্মুথ আসবে না তো এইভাবে নেড়ে নেড়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট দুধটাকে জাল দিয়ে নিচ্ছি জাল দিতে দিতে লক্ষ্য করবেন দুধের রঙটা খানিকটা হলদেটে হয়ে যাবে কারণ চিনিটা একটু ক্যারামেলাইজ হতে শুরু করে দেবে তবে এখনো পর্যন্ত কিন্তু দুধটা ঘন হয়নি এই দেখুন দুধটা কিন্তু এখনো এরকম পাতলাই আছে তো দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমি এইভাবে জাল দিতে থাকছি তো এই দেখুন কুড়ি মিনিট পর দুধটা কিন্তু অনেকটা লালচে হয়ে গেছে আর প্রায় অর্ধেক হয়ে গেছে পরিমাণে তো ঠিক এই ঘনত্বটাই কিন্তু আমাদের লাগবে কি করে বুঝবেন যখন স্প্যাচুলা দিয়ে এইভাবে দাগ কাটার সময় একটা স্পষ্ট দাগ দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন আমাদের কন্ডেন্স মিল্কের থিকনেসটা একদম পারফেক্ট আছে তো এখন আমি ওভেনের হিটটা একদম বন্ধ করে দিলাম আর তারপর এক চিমটি খাবার সোডা বা বেকিং সোডা এর সাথে মিশিয়ে নিচ্ছি তো এই সোডাটা মেশানোর সময় অবশ্যই যেন ওভেনের হিটটা বন্ধ থাকে তো তারপর এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এখন আমি ওভেনের হিটটা আবার অন করে দিচ্ছি তো এখন আবার আমি লো টু মিডিয়াম হিটে এটাকে খানিক্ষণ জাল দিয়ে নেব যেই হিটটা চালু করবেন লক্ষ্য করবেন কন্ডেন্স মিল্কের যে লালচে ভাবটা সেটা চলে গিয়ে আবার খানিকটা সাদা হয়ে যাবে আর এই কন্ডেন্স মিল্কের মধ্যে খানিকটা ফেনা ফেনা ভাব দেখতে পাবেন কারণ এই সোডাটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো এই দেখুন কন্ডেন্স মিল্কটা ঘনত্বেও খানিকটা গাঢ় হয়ে যাচ্ছে আর এইরকম সাদাটে আর ফেনা ফেনা ভাব চলে আসছে এইভাবে আমি মিনিট দুয়েক অনবরত নাড়তে নাড়তে জাল দিয়ে নিলাম এখন আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু এর মধ্যে আর কোনো ফেনা ফেনা ভাব নেই আর এটার কালার আর টেক্সচারও কিন্তু একদম কেনা কন্ডেন্স মিল্কের মতনই পারফেক্ট এসে গেছে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে আরও খানিকটা ঘন হয়ে যাবে তো আমি এখন এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে তুলে নিচ্ছি আজ এই পরিমাণ দুধ দিয়ে আমার দুই কাপের মতন কন্ডেন্স মিল্ক হয়েছে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি জানতে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো এই দেখুন আমি কন্টেনারে ঢেলে নিয়েছি এখন এটাকে এয়ারটাইট অবস্থায় এক মাস অবধি ফ্রিজে রেখে দিতে পারেন আর যে কোনো ইনস্ট্যান্ট ডেজার্ট আইটেমে ইউজ করতে পারেন তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে নতুন রেসিপি শেয়ার করার উৎসাহ দেবেন থ্যাংক ইউ গুড বাই